হ্যালো গাইস আসসালামু আলাইকুম this is your Likhon back to my another জাকানাকা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো তো বাজান ইনটু দা লাগা মানছি না মানবো না আমাদেরকে ফেল করে দিয়েছে এটা আমরা কিছুতেই কোনো মানামানি হবে না কোনো মানামানি হবে না তোমরাই তো জাতির ভবিষ্যৎ তোমরাই তো শিক্ষায় জাতি মেরুদণ্ড যাকে বলা হয় আর তোমাদেরকে ফেল করিয়ে দেয় মানে এটা কি মগের মূল্য আমার দিদিমণির অপ্পি লেভেলের লজিক দেখে তো আমি একবারে পুরাই একবার বোকাচোদা হয়ে গেলাম একবারে মাথা নষ্ট তো উনি আপনি কি জানেন যে আপনার মেয়ে কত নাম্বার পেয়ে ফেল করেছে আমার মেয়ে 30 পেয়েছে তাও পাস করেনি আমার মেয়ে এই পুরো কনফিডেন্স নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি যে আমরা পাস করব তো উনি আপনি তো জানিয়ে দিয়েছেন আমাদের যে আপনার মেয়ে 30 পেয়ে ফেল করেছে সো আরেকটা কথা যে আপনাদের মেয়েদের যে ওপি লেভেলের ট্যালেন্ট আর ওপি লেভেলের যে আপনাদের যে কনফিডেন্স সেই কনফিডেন্স লেভেলটা আমি একবার দেখতে চাই সেকেন্ডারি একটু বানানটা বলতে পারবে ইংরেজিতে মানছি না হায়ার সেকেন্ডারি বানানটা ইংরেজিতে মানছি না হোয়াট এ কনফিডেন্স আও সেই কনফিডেন্স লেভেল আপনাদের মেয়েদের জোস লেভেলের কনফিডেন্স যা মানছি না মানবো না মানছি না আমব্রেলা বানান করো তো এম আপনারা কি এটা নিতে অবশ্যই পারবে পারবে না কেন বানান স্বাভাবিক বানান পারবে অবশ্যই পারবে ও পারবেই পারবে আমার অত্যন্ত রাখিস কি অবস্থা এটা কি রে এ এম আর এল এ ও ভাই মারো মারো এদের যে ওভার কনফিডেন্স লেভেল যা জাতি নিতে পারতাছে না অস্থির কনফিডেন্স যার ফলে এদের প্রভাবটা একটু অন্যরকম পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে এদের মাথার স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে গা যা ফেসবুক মোবাইল টোবাইল নেই পড়ে থাকতে পারে যে এক মায়া আইসা বলে যে আমার মাইয়ায় ইংলিশে চ্যাটিং করে আর পাশের বাড়ির আন্টির মাইয়া বাংলায় চ্যাটিং করে ওই কিভাবে পাশ করলো আর আমার মেয়ে কিভাবে ফেল করলো যে ইংলিশে চ্যাটিং করে জাস্ট অসাধারণ লজিক আহ অসাধারণ বানানটা কি ইংলিশে H I G H A C এদের একটা জিনিসের অভাব ছিল যে ফ্যামিলির সাপোর্ট ছিল না কারণ ফ্যামিলি দিয়ে রাখছে ফোন ও বয়ফ্রেন্ডের সাথে চেয়ারিং বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি স্কুলের যাওয়া হয় নাই এদের স্কুল পালায়া পার্কের চিপাই এই চিপাই ওই চিপাই খালি দৌড়াদৌড়ি এই জন্যই আজকে এই দশা যে ইংলিশে জিরো গুল্লা পায়া ই করতে হয়েছে সো গাইস এদেরকে নিয়ে কি আর বলবো ও নো আমরা ভালো পরীক্ষা দিচ্ছি কেন আমাদের রেজাল্ট খারাপ আসবে হ্যাঁ। এদেরকে দিয়ে কি হইবে এদের দিয়ে কিচ্ছু হইব না এদের দিয়ে বাসন মাজানো হইব বাসন মাজানো বাসন মাজানো চুলা লাকড়ি দেওয়া আর কিচ্ছু হইব না এরা আকাইমার ডেকি একটা কারণ দেখেন আপনারা এই যে বুঝেন যে এইচ এস এর ফুল মিনিং সে বলতে পারতেছে না হা হাউ ফানি ম্যান পরীক্ষা দিলাম তারপরে বললো আমাদের পাস করিয়ে দেবে আমাদের আজকে দাবি মানবে আমাদের আমাদের দাবি আজকে মানবে আমাদের পাস করাবে তবেই আমরা এখান অবরোধ আরে ওপি লেভেলের চুদি এক্সামের সময় অবশ্যই পড়াশোনা করতে হয় অন্যের কান্দে বন্দুক রেখা কখনো হরিণ শিকার করা যায় না যেমন তেমনই নিজে না পুইরে অন্যের খাতা দেখা কখনো পাস করা যায় না অবশ্য আর এর তো অপ্পি লেভেলের চুদা অনেকেই আছে যারা ভালো লেখা পড়াশোনা জানে না তারা কি করে পাস প্রত্যেকটা স্টুডেন্টকে ইংলিশে ফেল করিয়েছে স্যালুট এদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের মতো রোস্টারদের নাই একমাত্রই আছে দুইজন মানুষই কারণ তারা হলো একজন হলো হিরো আলম আরেকজন হইলো হা হা আপনাদের জনপ্রিয় সিফাতুল্লাহ তো আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা বলে যাই সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর সাপোর্ট হিম ব্রো সো আসসালামু আলাইকুম বিদায় see you next video bro